সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আবার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা যারা দু সালে এসএসসি পরীক্ষা দেবে তোমাদের বারোতম সপ্তাহের কোন কোন অ্যাসাইনমেন্ট দেওয়া হবে এবং কবে প্রকাশ করা হবে এবং কবে জমা দিতে হবে এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই তোমরা অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে তার আগে ছোট্ট একটা কথা বলে নেই অ্যাসাইনমেন্ট সম্পর্কে সকল ধরনের তথ্য সবার আগে পেতে এবং উত্তরপত্র সবার আগে পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে যাতে সকল ধরনের অ্যাসাইনমেন্ট সবার আগে পেতে পারো আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবে চলো তাহলে কথা বাড়ি না বাড়ি আজকে ভিডিওটি শুরু করা যাক তো তোমাদের প্রথমে বলে নেই তোমাদের বারোতম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশের তারিখ হলো চোদ্দোই ফেব্রুয়ারি সোমবার তো চোদ্দোই ফেব্রুয়ারি সোমবার কিন্তু তোমাদের বারোতম সপ্তাহের অ্যাসাইনমেন্টগুলো প্রকাশ করা হবে অর্থাৎ প্রশ্নপত্রগুলো প্রকাশ করা হবে তো এর উত্তর খুব শীঘ্রই তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে তো দেখো তোমাদের বারোতম সপ্তাহে মোট দুটি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে তার মধ্যে একটি হলো বাংলা অ্যাসাইনমেন্ট চার মানে চার নম্বর বাংলা অ্যাসাইনমেন্ট তোমাদের প্রতিবারে কিন্তু অ্যাসাইনমেন্টের নং লিখতে হয় তোমাদের বারোতম সপ্তাহে বাংলা অ্যাসাইনমেন্টের নং হবে চার তো এর উত্তরপত্র খুব শীঘ্রই তোমরা আমরা চ্যানেলে পেয়ে যাবে তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দাও তো সবার আগে অ্যাসাইনমেন্টগুলো করতে পারো তোমরা জানো আমাদের এই চ্যানেল কিন্তু সবার আগে সকল ধরনের অ্যাসাইনমেন্টের উত্তরপত্র দেওয়া থাকে তো দেখো বাংলা অ্যাসাইনমেন্ট ছাড়াও তোমাদের আরও অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে দেখো পদার্থবিজ্ঞান ব্যবসায় উদ্যোগ ভূগোল ও পরিবেশ অ্যাসাইনমেন্ট তিন তোমরা যারা সায়েন্সের রয়েছে তাদের করতে হবে পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট এবং তোমরা যারা কমার্সের রয়েছে তাদের করতে হবে ব্যবসায় উদ্যোগ অ্যাসাইনমেন্ট এবং তোমরা যারা আর্টসের রয়েছে তাদের করতে হবে ভূগোল ও পরিবেশ অ্যাসাইনমেন্ট এবং এই এই গ্রুপের অ্যাসাইনমেন্টের সকলগুলোর নং হবে তিন নং তো এর উত্তরপত্রগুলো খুব শীঘ্রই তোমরা আমার শ্রেণী পেয়ে যাবে এবং তোমরা যদি এখন সাবস্ক্রাইব করে রাখা তাহলে সকাল সবার আগে অ্যাসাইনমেন্টগুলোর উত্তরপত্র তোমরা করতে পারো তো তোমাদের আরেকটি বিষয় ক্লিয়ার করে দিই তোমাদের দুটো অ্যাসাইনমেন্ট করতে হবে দেখো বাংলা অ্যাসাইনমেন্ট সবারই করতে হবে আর গ্রুপের অ্যাসাইনমেন্টগুলো করতে হবে তো তোমাদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কোনো নির্দিষ্ট তারিখ নেই কারণ তোমার যখন তোমাদের বিদ্যালয় থেকে অ্যাসাইনমেন্টগুলো নেবে তার এক সপ্তাহের মধ্যে তোমরা অ্যাসাইনমেন্ট হয়তো দিয়ে দাও তার দু একদিন পরে দিলেও কোনো সমস্যা হবে না তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দেবে আর তোমরা যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি তারা নিচে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে সকল ধরনের তুমি সবার আগে পারো আজকে এই ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকে ভিডিও এই পর্যন্তই good bye thanks for watching